আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রিমাল শিল্পবাসী বাংলাদেশে এবারে কেমন আছেন সকলেই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে সংবাদগুলো নিয়ে আসলাম সেটি হলো Malaysian high commission sorry Bangladesh high commission Kuala Lumpur এবং মালয়েশিয়ান ইমিগ্রেশনের নতুন যে সংবাদগুলো আছে নতুন যে ঘোষণাগুলো আছে এগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এর আগে আপনাদেরকে বলে রাখি এখনও যারা আমাদের এই চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ার ইমিগ্রেশন রিলেটেড যে কোনো সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে আজকে যে সংবাদগুলো আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো চব্বিশ ঘন্টা সেবাদান করবে এরকম একটি ফোন কল ওকে ইমিগ্রেশনের এবং ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বাংলাদেশ হাইকমিশনের যে জরুরি সংবাদগুলো আছে এইগুলো নিয়ে ওকে তাহলে আমি মালয়েশিয়ান ইমিগ্রেশন সংবাদ দিয়ে আজকে শুরু করছি যেমনটি বলছিলাম যে মালয়েশিয়ান ইমিগ্রেশন অলরেডি একটা নাম্বার লাউন্স করেছে একটা নাম্বার অলরেডি ঘোষণা করেছেন যেই নাম্বারের মাধ্যমে চব্বিশ ঘন্টা সেবা প্রদান করবে এবং কি এই নাম্বারের মাধ্যমেই বিভিন্ন প্রকার অপরাধীদেরকে ধরার একটা ব্যবস্থা করবেন যেরকম আছে অবৈধভাবে যেই প্রবাসীগুলো বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়াতে প্রবেশ করে এদেরকে ধরার জন্য বা এদের বিষয়ে সমস্ত প্রকার তথ্য দেওয়ার জন্য এদেশের নাগরিকদেরকে বা সকলকে আহ্বান করে যে এই নাম্বারে ফোন করে যেন তাদের কাছে তথ্য প্রদান করে এবং তাদের কাছে বলে যে এই পদ দিয়ে বা এইভাবে মালয়েশিয়ান অবৈধবাসীরা এখানে মালয়েশিয়াতে প্রবেশ করছে ওকে দ্বিতীয়ত অবৈধ যত প্রকারের কার্যকলাপ আছে এরকম অবৈধ প্রবাসীদের দ্বারা যত প্রকারের কার্যকলাপ আছে এই কাজগুলো যেন ধরে দেয় বা এই কাজগুলো সম্পর্কে যেন বলে দেয় এরকমভাবেই এই নম্বরটি দেওয়া হয়েছে সেজন্য প্রিয় মালয়েশিয়াও আছেন কিন্তু অবৈধ অনৈতিক বা দুর্নীতিমূলক কাজের সাথে সম্পৃক্ত তারা এখনই সাবধান হয়ে যান এখন কিন্তু মালয়েশিয়ার তে আপনার নামে যদি কেউ একটু রিপোর্ট করে আপনাকে কিন্তু যাচাই বাছাই করবে সিভিল বেশে এসে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা আপনি যেখানে থাকেন না কোনো পরবর্তীতে কিন্তু আপনাকে ফোর্স করে আটক করবে সেখানে আপনারা যারা এই মুহূর্তে মানুষের অবস্থান করছেন কোনো প্রকার দুর্নীতির সাথে জড়ানো যাবে না কোনো প্রকার অসৎ কোনো কাজের সাথে জড়ানো যাবে না এবং কারোর সাথে কোনো খারাপ আচরণও করা যাবে না যাই হোক এই মোটামুটি দ্বিতীয় যে আপডেটটি আছে সেটি হলো ইমিগ্রেশনের যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা ছিল এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা আরও সহজকরণ করেছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আরও সহজকরণ করেছে হয়তো এই অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে এখন বেশি বেশি আবেদন করা যাবে এবং তারিখও অ্যাভেলেবেল পাওয়া যাবে কাঙ্ক্ষিত তারিখ সেক্ষেত্রে এখনও যারা অ্যাপয়েন্টমেন্ট জটিলতায় ভুগছেন এখনই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন S TO dot I M I dot GOV dot MY এই লিঙ্কে এখনই আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ওকে সেক্ষেত্রে আপনারা যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে অক্ষম হন বা আপনারা পারদর্শী না হন যে পারে তার কাছে সাহায্য নেন ওকে এখন আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ হাইকমিশনের যে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তিটি ওকে বাংলাদেশ হাইকমিশন থেকে জানানো হয় যে এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ হাইকমিশন করালামপুরস্থ ওকে কোভিড নাইন্টিনে আক্রান্ত হওয়ার কারণে বেশ কিছু কর্মকর্তা কর্মচারী এবং তাদের সংস্পর্শে আসা কিছু মালয়েশিয়ান প্রবাসীদেরকেও তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয় কোয়ারেন্টাইন সেন্টারে তারা এখন অবস্থান করছে পূর্ববর্তী একটি ঘোষণা দিয়েছিলেন যে পহেলা জানুয়ারি থেকে দশে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনের সেবাদান যে কেন্দ্রটি আছে পাসপোর্ট ডেলিভারির যে সেন্টারটি আছে এটি আগামী দশ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে এটা পূর্বে ঘোষণায় বলেছিলেন কিন্তু আজকে আবার যে ঘোষণাটি দিয়েছেন সেটি হলো যেই পাসপোর্ট সেবাদান কেন্দ্রটি আসছিল আম্পাঙে ওইটি সুন্দর করে স্যানিটাইজেশন দিয়ে ওটাই আবার জীবাণুমুক্ত কাজ চলমান আছে সেই কাজটি প্রসেসিং আছে ওকে সেজন্য আগামী দশ তারিখ পর্যন্ত যেখানে বন্ধ হওয়ার কথা ছিল বন্ধ থাকার কথা ছিল দশ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে না আগামী ছয় তারিখ থেকেই আগামী ছয় জানুয়ারি দুই থেকে আবার নিয়মিতভাবেই অ্যাপয়েন্টমেন্ট যাদের নিয়ে আছে ছয় তারিখে সাত তারিখে নিয়মিতভাবেই তাদের পাসপোর্ট ডেলিভারি দেওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ আগামী ছয় তারিখ থেকে যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে আগামী ছয় তারিখ থেকেই আবার পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম সচল থাকবে সেক্ষেত্রে প্রশ্ন হলো যারা যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল এক তারিখে চার তারিখে এবং পাঁচ তারিখে এই তিনটে দিন মূলত দেওয়া হবে না বা প্রথম তারিখে তো এক তারিখ তো চলেই গেছে চার তারিখ গতকালকে এবং আজকে যেটা আছে অর্থাৎ এক তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ এই তিন দিনে যাদের অ্যাপয়েন্ট ওকে আপনারা ভালো করে খেয়াল করার চেষ্টা করবেন আমার এখানে নেটে একটু সমস্যা জন্য মাঝে মাঝে একটু থেমে থেমে কেটে কেটে যায় অর্থাৎ আপনাদের জন্য আপডেট হলো যাদের বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট আনার জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল এক তারিখে চার তারিখে অথবা পাঁচ তারিখে এই তিন দিনে যারা পাসপোর্ট আনতে পারবে না বা পারে নাই তাদেরকে পরবর্তীতে তাদের পছন্দ মতো দিনে আবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা বলা হয়েছে সেক্ষেত্রে আরও বলা হয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু কোনো পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে না তবে গতকালকে যে সংবাদটিতে আমি আপনাদেরকে বলেছিলাম যে নয় তারিখ এবং দশ তারিখে ক্যামেরুন হাইল্যান্ড এবং মুয়ার জোহরে যে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার কথা ছিল সেটি চলমান থাকবে নয় তারিখ এবং দশ তারিখে ক্যামেরুন হাইল্যান্ড এবং মোয়ারে আপনার পাসপোর্ট এটা ডেলিভারি সচল থাকবে ওকে সেক্ষেত্রে আপনারা যদি কোনো উপকার কনফিউশন থাকে গতকালকার ভিডিওটা দেখে আসেন সেখানে ইনশাল্লাহ এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন ওকে দ্বিতীয়ত যে বিষয় বলছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কাউকেই কিন্তু পাসপোর্ট দেবে না সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিন ওকে বাংলাদেশ হাইকমিশন কলালামপুর পক্ষ থেকে আরেকটি ঘোষণা দিয়েছেন অনুরোধ করেছেন যে আপনারা যখনই পাসপোর্ট আনতে যান বা যে কোনো কাজ করতে যান বা মানে মালয়েশিয়াতে অবস্থান অবস্থায় মালয়েশিয়ান সরকারের কন্ডিশনাল লকডাউনের যেই বিধিনিষেধগুলো আছে অর্থাৎ শুধুমাত্র এই সময় না সর্বক্ষণই মালয়েশিয়ান সরকারের যেই এসওপিগুলো আছে এসওপিগুলো যেন পুঙ্খানুপুঙ্খানু যেন আপনারা পালন করি যাতে আমাদের প্রকার আমাদের নিয়ে কোনো প্রকার ব্যাড রেকর্ড না আসে এ বিষয়ে সচেতন থাকার জন্য বাংলাদেশ হাই কমিশনার মহোদয় সকলকে আহ্বান জানিয়েছেন ওকে এই মোটামুটি ছিল আজকে আমাদের আপডেট সংবাদ এরপরে যদি আপনাদের কোনো প্রকারের প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টসের উত্তরগুলো দিব অনেকে আমাকে এখানে কমেন্টস করেন যে ভাই ছুটিতে থাকা দেশের প্রবাসীদের জন্য কিছু বলেন যারা ছুটিতে গেছে তাদের জন্য কিছু বলেন আসলে তাদের বিষয়ে যদি এদেশের সরকারে কোনো প্রকার ঘোষণা না দেয় আমি ব্যক্তিগতভাবে তো কোনো কিছু বলতে পারি না আমি ব্যক্তিগত উল্টাপাল্টা কী বলবো বলেন সরকারের পক্ষ থেকে যদি কোনো আপডেট না আসে যারা ছুটিতে গেছে তাদের বিষয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো কিছুই নিজে থেকে বলতে পারছি না তবে এটুকু বলতে পারি হয়তো খুব দ্রুতই একটা ঘোষণা আসবে আপনারা নিয়মিত আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকে ঘোষণা আসার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ওকে এরপরেও আবার এখানে দু একটা প্রশ্ন আমি আজকে নেব দেখি কে প্রশ্ন করেছেন বাই অ্যাসিস্ট সেক্ষেত্রে এটা বলা যাচ্ছে না ইনশাল্লাহ আপনি ফলো করেন আপনাকে জানানো হবে যাদের ভিসা আছে ওরা কি অন্য কোম্পানিতে নাম নতুন করে করতে পারবে জি আপনার কোম্পানির মালিক যদি রাজি থাকে বা সে যদি মানে সম্মত থাকে চেষ্টা করতে পারবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভিসার মেয়াদ আছে আমি ছুটিতে বাড়িতে গেলে কি অ্যাপার্টমেন্ট নিতে হবে না শুধু টিকিট কেটে চলে যেতে ওকে যাদের ভিসার মেয়াদ আছে তারা টিকিট কেটে চলে যেতে পারবেন কিন্তু ইমিগ্রেশনের রুলস অনুযায়ী আপনাকে ইমিগ্রেশনের ওয়েবসাইটে ঢুকে my travel pass my travel pass ওখানে ক্লিক করে ওখানে নিবন্ধন করে যেতে হবে ওখানে নিবন্ধন করে গেলে পরবর্তীতে আপনার ঢোকা মানুষের সাথে আবার প্রবেশ করা সহজ হবে সেক্ষেত্রে মাই ট্রাভেল পাস ওখানে আপনি নিবন্ধন করে এরপরে যান এটা আপনার জন্য ভালো হবে ভাই আমি জানতে চাচ্ছি যে ছয় তারিখে এম্বাসি খোলা থাকবে ভাই আপনি কি বাংলা ভাষাটাও বোঝেন না আমি এতক্ষণ যাবো তো এই দশ মিনিটে এই পেশালগুলোই পারলাম আপনি যদি এইমাত্র জয়েন করে থাকেন তাহলে আমার ভিডিও প্রথম থেকে দেখে আসেন ইনশাল্লাহ ক্লিয়ারভাবে জানতে পারবেন ওকে একজন বলছেন ভাই ছুটিতে কবে থেকে ছুটিতে যাওয়া যাবে জি আজকে থেকে ছুটিতে যাওয়া যাবে ছুটিতে যাওয়ার জন্য কোনো উপকার বাধা নিষেধ নাই আপনি চাইলে আজকে যদি কোনো ফ্লাইট থাকে সেই ফ্লাইটেও চলে যেতে পারবেন ওকে ধন্যবাদ ভাইজান এখন ছুটিতে গেলে কি কি নিয়ম ফলো করতে হবে ওকে এখন ছুটিতে গেলে আপনাকে যে নিয়মটা ফলো করতে হবে সেটি হলো ইমিগ্রেশনের ল অনুযায়ী ইমিগ্রেশন থেকে একটা সুরাত নিয়ে যেতে হবে my travel pass my travel pass ইমিগ্রেশনের W W W dot I M I dot GOV dot MY এখানে ঢুকলেই মাই ট্রাভেল পাসের পেজটা আসবে ওখানে থেকে আপনি নিবন্ধন করে একটা অনুমতিপত্র নিয়ে গেলে পরবর্তীতে আপনার ঢোকা সহজ হবে আর এবং কি আপনার তিন ঘন্টা তিন দিন আগে আপনাকে করোনা টেস্ট করে যেতে হবে যাতে বাংলাদেশে আর চোদ্দ দিন কোয়ারেন্টাইনে না থাকতে হয় এই মোটামুটি বেসিক ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য ওকে ভাই ইন্ডিয়ার কোনো খবর আছে জি যে সমস্ত ইন্ডিয়ান ভাইরা বাংলা ভাষা বুঝেন আমার সংবাদগুলো প্রতিদিন দেখেন তাদেরকে স্বাগতম আমাদের এই চ্যানেলে মূলত ইন্ডিয়ার জন্য এবং বাংলাদেশের জন্য ইমিগ্রেশনের সমস্ত খবরই একই রকম একই রকম সবই খবর সেক্ষেত্রে ইন্ডিয়ার জন্য আলাদা কোনো স্পেসিফিকলিভাবে খবর নাই যাই হোক ধন্যবাদ আপনাদের সকলকে আমার সাথে থাকার জন্য এখন যারা নয় নতুনভাবে জয়েন করলেন তারা আমার ভিডিও শুরু থেকে দেখে আসেন আজকের আপডেটগুলো জানতে পারবেন এবং এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে এখানে কমেন্টস করেন আপনার কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে রিকোয়েস্ট করি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থেকে লাইক করুন এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলকেও জানার সুযোগ করে দিন যাতে তারাও প্রতিদিনই আপডেট সংবাদগুলো পেতে পারে ওকে সকলে ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু